আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা নতুন গিগ ক্রিয়েট করব ফাইবার গিগ তৈরি করব একটা তো আমরা ফাইবার গিক তৈরি করার জন্য আমরা ফাইবার অ্যাকাউন্টে চলে এসেছি দেখেন এখন আমরা ফাইবার গিক তৈরি করব ঠিক আছে তো আমরা নিচে আসতেছি ফাইবার গিগ তৈরি করার জন্য আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে আগে কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখবো ঠিক আছে আমাদের প্রোফাইল এইট্টি পার্সেন্ট অবশ্যই কমপ্লিট করতে হবে তো আমরা নিচে চলে আসলাম নিচে আসার পরে এখান থেকে যাব বিজ্ঞাম আর সেলার ওকে এটা বিকাম আ সেলার এখান থেকে এই যে এটা বিকাম আ সেলার আমি দেখাই একটু আপনাদেরকে এনোনেট করে ওকে এই যে বিকাম আ সেলার এখানে আমরা ক্লিক করব আমি এখানে ক্লিক করলাম এটা আমি এখান থেকে ক্লিক করলাম become a seller seller click করার পর একটু ওয়েট করতে আমাদেরকে এরপরে আমরা ক্লিক করবো আবার বিকাম সেলার যে দেখেন সবুজ রঙের আইকন বিকামা সেলার এখানে ক্লিক করলাম দেন আবার কন্টিনিউ আমরা করব কি কন্টিনিউ তারপরে আবার কন্টিনিউ আবার কন্টিনিউ আমরা কন্টিনিউ করে করে একটা করে স্টেপ আগাবো কন্টিনিউ দিলাম এরপর এখানটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম আচ্ছা জি আপনার এখানটা কি নামটা ঠিক আছে ফুল নামটা ঠিক আছে হ্যাঁ এটা এনআইডি অনুযায়ী লিখছি ওকে একটা ডেসক্রিপশন দিয়েছেন দেন আপনার প্রোফাইল কমপ্লিট হয়েছে কত পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি এইটটি পার্সেন্ট কমপ্লিট দেখেন আমরা যদি দেখাই আমাদের আপনার প্রোফাইল কমপ্লিট হয়েছে এইটটি পার্সেন্ট দেখেন profile competition rate eighty percent okay eighty percent complete হয়ে গেছে ঠিক আছে আমাদের এখন তাহলে আর কন্টিনিউ কন্টিনিউ করে কি দেখতে হবে ওকে আমরা নিচে আসলাম আসার পরে কন্টিনিউ এখান থেকে আপনারা হ্যাঁ। আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে আবার নিচে আসবেন আসার পরে কন্টিনিউ এখান থেকে এগুলো হেড করে নেবেন আপনারা আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন আগে ওকে দেন আবার কন্টিনিউ ফিনিশ দেন ডান দিবেন আপনারা ডান ওকে এখন আমরা আমাদের গিগের টাইটেল ডেসক্রিপশনে চলে আসছি এখন আমরা গিগের টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড এগুলো সেট করব আমরা এখন টাইটেল এগুলো আমরা আগে একটা ডো ফাইলে তৈরি করে রাখছি ঠিক আছে এটা আমাদের টাইটেল টাইটেলটা কপি করলাম এখানটায় গেলাম এখানটা এটা পেস্ট করলাম তারপরে ক্যাটাগরি সিলেক্ট করলাম সিলেক্ট ক্যাটাগরি এটা আমরা এখানটা আই উইলটা অ্যাড করছি ঠিক আছে আই উইলটা অ্যাড করা কিন্তু যাবে না টু পর্যন্ত অ্যাড করতে হবে আর এগুলো লাল দাগ দেখাচ্ছে কারণ আমরা ক্যাপিটাল ইউজ করি নাই ক্যাপিটাল ইউজ করলে বেটার হবে আমাদের জন্য তার জন্য ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি ওকে তারপর এখান থেকে ক্যাটাগরি ক্যাটাগরি আমরা সিলেক্ট করব দেন ডিজিটাল মার্কেটিং আমরা এখান থেকে নিজে সাজেস্ট ক্যাটাগরি আসছে এখান থেকে দিয়ে দিলাম তারপরে সার্ভিস টাইপ আমাদের সার্ভিস টাইপ দিচ্ছি সেটআপ এন্ড ম্যানেজমেন্ট আমাদের সার্ভিসটাকে হচ্ছে এটা তারপরে এখান থেকে আমরা কয়েকটা প্ল্যাটফর্মের উপর দিব আমাদের যে সার্ভিসটা আছে ঠিক আছে এখানে যে সার্ভিসটা আছে আমাদের সেই সার্ভিসটা আমাদের কয়টা প্ল্যাটফর্মের উপর সেটা দিতে হবে তারপর এখানটা ইন্ডাস্ট্রি এখান থেকে ইন্ডাস্ট্রি চুজ করতে হবে আমরা একটা ইন্ডাস্ট্রি চুজ করে দিচ্ছি আমাদের সেটা যেটা ম্যাচুয়েট হয় ওকে ইন্ডাস্ট্রি এটা থাকলো দেন আদারটাও দিলাম আদারটা তো ক্লিক করলাম ভুল করে আদারটা তো ক্লিক করে গেল আমরা এখান থেকে একটা ইন্ডাস্ট্রি দিচ্ছি আমাদের সাথে যেটা ম্যাচুয়েট ওয়েট হয় এটা হ্যাঁ ওকে দেন আমরা এখান থেকে কিওয়ার্ড সেট করব কিওয়ার্ড আমরা অবশ্যই পজিটিভ কিওয়ার্ড দিতে হবে তো কিওয়ার্ড হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং ওকে তারপরে হচ্ছে Facebook F B advertising F B advertising দিলাম okay F B advertising sorry F জায়গায় ইবি e হয়ে গেছে এফ বি তারপরে আমরা দিব এফ বি एक्स कैंपेन তারপরে আমরা যাব আমলে যে warrior social social media promotion social media promotion pro এ pro social social media okay তারপরে আমরা নেক্সট দিতে পারি আরেকটা আমাদের মোট পাঁচটা ট্যাগ দিতে পারবো ম্যাক্সিমাম ঠিক আছে আর মিনিমাম চারটা তো আমরা আপাতত চারটা ট্যাগই রাখলাম ঠিক আছে তারপরে আমরা এখন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব সেভ এন্ড কন্টিনিউ আচ্ছা দ্য লিস্ট কন্টেন্ট টেক আচ্ছা বিশটা ক্যারেক্টারের নিচে আমরা টেক ইউজ করতে পারবো না আমাদের যে ট্যাগ গুলো আছে ঠিক আছে ট্যাগ গুলাতে বিশটা ক্যারেক্টারের বেশি আমরা দিতে পারবো না তার জন্য আমরা যেটা টেক্সট সবচেয়ে বেশি বড় হয়েছে ওটা কাটে দিলাম দেখে আমরা নেক্সট নেক্সট করে একটু এনাদের গাইডলাইন গুলো দিয়ে দেখে নিচ্ছি আচ্ছা আমি এগুলো সিলেট গুলো আপাতত অফ করে দিই কারণ আমরা এক্সট্রা সার্ভিস সেট করব না ঠিক আছে তারপরে এখান থেকে এখন আমরা বেসিক স্ট্যান্ডার্ড এগুলো আমরা গুলো আগে রেডি করে রাখা হয়েছে আচ্ছা, না এগুলো হয় নাই মনে হয় সেগুলো আচ্ছা, রেডি করেন নাই না না নাই আচ্ছা এখানটা আমরা এটা তাহলে কাজ করি আচ্ছা আমরা তাহলে এখন আমরা এটা সমস্যা নেই আমরা এখন এটা বাড়ানা নিচ্ছি ঠিক আছে বেসিকের টাইটেল জি আচ্ছা ক্লিকটা একটু আপনি করেন তো ফাইবারে যান আচ্ছা হ্যাঁ। গেলাম এখন টাইপ ক্লিক করতেছি আমি তারপরে আমরা বেসিক গেলাম গোল্ডেন diamond diamond platinum থাকলো প্লাটিনাম তারপর ডেস্ক্রাইব দিলাম এখানে দেওয়া যায় আমরা দিই run it's run it's for run it's for three days ঠিক আছে three days আমরা এখানটা নিব ডেলিভারি টাইম আমাদের থাকলো থ্রি ডেস ডেলিভারি আমরা হচ্ছে রান করবো তিন দিনের জন্য এটার প্রাইস থাকলো আমাদের মাঠ পনেরো dollar okay run at four five days five five days five days okay তারপর আমরা ডেলিভারি টাইম পাঁচ দিন দিচ্ছি তারপরে আমরা আবার প্রাইস সিলেক্ট করবো প্রাইস হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ ডলার ওকে আমরা নেক্সট প্রাইস রাখবো forty dollar forty dollar then এখান থেকে আমরা টেস্ট টাইপ দিলাম একটা আমাদের four seven this manage manage manage your F B page ठीक है F B F B page okay তারপর ডেলিভারি টাইম সিলেক্ট করলাম ডেলিভারি টাইম দিব আমরা সাত দিনে ডেলিভারি সেখানটা একটা স্পেস দিতে ভুল হয়ে গেছে স্পেস পড়েনি এখানটা আমাদের একটা কন্ট্রোল দেওয়ার কারণে অনেক ঝামেলা করতেছে আমাদের হচ্ছে সমস্যা নেই একটা স্পেস দিতে হবে আমাদের ওকে পড়ছে দেন আমরা এটা চল্লিশ ডলার এখন আমরা এখান থেকে এডগুলো সিলেক্ট করবো এগুলো সবগুলো আমরা কি কি দিব বা আমরা হচ্ছে পনেরো ডলারে কি কি সার্ভিস দিব হ্যাঁ আমরা পঁচিশ ডলারে কি কি সার্ভিস এক্সট্রা দিব আমরা এগুলো সব এখন সিলেক্ট করে দিব এক্সট্রা দিব নাকি এক্সট্রা কম দিব নাকি ঠিক আছে এগুলা সব তিনটা রাখলাম আমরা এখান থেকে আসে সেভ এন্ড কন্টিনিউ করবো সেভেন কন্টিনিউ তারপরে আমরা এখন ডেসক্রিপশন আমাদের এখানটা দিয়ে দিব আমাদের description description description title Just thank you for watching. Control plus V দিলে জানি পেস্ট হয়ে যায় ওকে এরপর আমরা চাইলে এখান থেকে কিছু আমরা হাইলাইট করে দিতে পারবো হুম আমরা যদি চাই এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাডসটা ভুল হচ্ছে কারণ আইটা ক্যাপিটাল হবে এটা ক্যাপিটাল হবে এটা এটা ক্যাপিটাল হইল না আচ্ছা দেন এখান থেকে আমরা দিয়ে দিলাম আমাদের ডেসক্রিপশন ঠিক আছে আমরা নিচে আসে আমরা দিব save and continue save and continue the description contains zip terms face আপনি এখানটে কি কি দিচ্ছেন দেখি এইখানটায় কি আচ্ছা। এখন আমরা ডেসক্রিপশন কমপ্লিট অ্যাকসেপ্ট করেন ওকে দেখো আমরা এখানটা দেখতে পাচ্ছি এখানটা ফাইবার কিছু মাল্টিপল কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে আমাদেরকে আমরা নিচে আসি একটু আমাদের আমাদের কোয়েশ্চেন কিছু আমাদের কোয়েশ্চেন আমরা একটা কোয়েশ্চেন এড করলাম এখানতে What is your question? ওকে হ্যাঁ তো আমাদের একটা কোয়েশ্চেন আমরা অ্যাড করে দিলাম আর উপরে দেখেন ফাইবার কি কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দিছে আমাদেরকে ঠিক আছে আমরা এই কয়েকটা কোয়েশ্চেন অ্যাড করতে পারি ঠিক আছে ফাইবারের কোয়েশ্চেন আমরা দিয়ে দিছি এটা দুই হাজার তেইশ সালের নতুন আপডেট এটা দুই হাজার তেইশ সালের আপডেটের আগে এটা ছিল না দুই হাজার তেইশ সালের আগে দুই হাজার বাইশ সালে এটা ছিল না এটা আমাদের দুই হাজার বাইশ সালের তেইশ সালের জন্য নতুন আপডেট আচ্ছা এরপর স্টেফেন কন্টিনিউ করলাম আমরা একটা কোয়েশ্চিন এড করে যখন এটা কোয়েশ্চিনটা নেওয়া কিসের জন্য এটা হচ্ছে আপনার কোয়েশ্চিনটা যখন বায়ার আপনাকে অর্ডার করবে তখনকার জন্য আচ্ছা এরপর হচ্ছে আসছে দেখেন ইমেজ ইমেজটা অবশ্যই আপনারা এসিও e করবেন হ্যাঁ ইমেজটা এসিও e করবেন কিভাবে এটা আপনার একটা ইউটিউব ভিডিও পাবেন সমস্যা নেই তো এখানটা আমরা ইমেজে ক্লিক করলাম ব্রাউজ ওকে আচ্ছা আপনার ইমেজটা কোথায় আছে একটু কষ্ট করে নিয়ে আসেন আপনার ইমেজটা কোথায় আছে কষ্ট করে নিয়ে আসছেন ওকে আপনার ইমেজটা নিয়ে আসছেন দেন আপনারা এখানটা হচ্ছে বাকি দুই আমি হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবো যে বাকি মোট তিনটা ইমেজ আপলোড করবেন ঠিক আছে তো আমি যে আপনাদেরকে দেখানোর জন্য আপাতত একটা ইমেজ আপলোড করতেছি কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই তিনটা ইমেজ মোট আপলোড করবেন আর উপরে চেষ্টা করবেন ভিডিও তৈরি করার ভিডিও তৈরি করে দেওয়ার আচ্ছা আমাদের দেখেন আমাদের হচ্ছে এখানে ডাবল ইন ফর্ম চাচ্ছে তো আমাদের হচ্ছে অনেক সুন্দর একটা সৌভাগ্য যে আমাদের এখানে কোনো স্কিল টেস্ট চাচ্ছে না ঠিক আছে আমরা যখন স্কিল টেস্টটা চাই কিসের জন্য আমরা যখন কোনো একটা ভুল করি ঠিক আছে আমাদের যে ডেসক্রিপশন আছে আমরা যে বিভিন্ন ইয়ে করি সেটার জন্য ভুল করি তখন আমাদের কাছে আমাদেরকে এখানটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন চাই স্কিল টেস্ট চাই কোথায় ইংলিশ স্কিল টেস্ট চাইবে আপনার ইংলিশে কিছু একটা কোয়েশ্চেন যেটা আপনার কোয়েশ্চেনটা দিতে পারে তো আমরা হচ্ছে আর ইউএসসি পার্সন এটা অবশ্যই আমরা ন দিব টিস আমাদেরকে টেক্সটের জন্য আমাদেরকে টেক্সট দিতে হবে না হলে তো এখানে আমরা অবশ্যই অবভিয়াসলি নো দিব তারপর একটু নিচে আসবো আসার পরে সেফ দেন আমরা দিব publish gig close okay then আমরা দিব পাবলিশ কিক তো অলরেডি সরি অলরেডি আমাদের এটা কিকটা পাবলিশ হয়ে গেল তো আপনারা দেখতেই পেলেন আমরা একটা কিক পাবলিশ করলাম ঠিক আছে ডান আমাদের গিক অলরেডি পাবলিশ ঠিক আছে দেখেন আমাদের গিক অ্যাক্টিভ তো আমাদের গিক পাবলিশ হয়ে গেল তো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম